প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে ধরা খেয়েছে র্যাবের জালায় শরীফুল ইসলাম নুরিকে যারা জিব্বে কেটে দিয়েছিল প্রিয় দর্শক এখানে উপস্থিত দেখতে পেয়েছে দেখতে পাচ্ছেন চারজনকে গ্রেপ্তার করেছে অলরেডি র্যাব তবে এরাই হচ্ছে মূলত মেইন আসামি শরীফুল ইসলাম নুরি হুজুর যখন মাহফিলে ওয়াজ করতেছিল তখন তাদের কিছু অংশ হুজুরের কিছু অংশ ওয়াজ তাদের কাছে ভালো লাগেনি মানে শিয়াদের বিরুদ্ধে একটু কথা বলেছিল তবে বিরুদ্ধে কথা বলেনি শরীফুল ইসলাম নুরি হুজুর বলেছিলেন যে আকিদা যেখানে সঠিক সেইখানে আপনাকে সাপোর্ট করতে হবে যে সমস্ত বিষয়ে ওয়াজ করেছিলেন সেগুলো অবশ্যই ভালো দিক ছিল তবে শিয়াদের ভালো লাগেনি বিদায় শিয়ারা সবাই এর চারজন থেকে আরও কয়েকজন মিলে সবাই গোল মিটিং করে এই ঘটনা ঘটিয়েছে তবে আমার প্রশ্ন হচ্ছে তোমরা একজন মুসলিম আর একজনকে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা দাড়ি দরবেশের মতো একেবারে এই সমস্ত মানুষের দ্বারা যে এই সমস্ত কাজ হয় এটা আসলে কল্পনার বাইরে মানে এরাই হচ্ছে মূলত আসলে ইসলামের ইসলামিক মানুষ না এরা হচ্ছে ইসলামের শত্রু কিভাবে একজন মানুষকে এভাবে আহত করতে পারে আজকে তো ওই ব্যক্তি মারাও যেতে পারত ওই ব্যক্তি যদি মারা যাইতো তাহলে ওই ব্যক্তির পরিবারের দায়ভার কে নিত আমাদের দেশে বর্তমানে খুন খারাপি করা কাউকে মারা এগুলা একেবারে সহজ একটা বিষয় একেবারে সহজ হয়ে গিয়েছে কারণ হচ্ছে আইনটা তেমন একটা কঠিন নয় এই যে ওদেরকে গ্রেপ্তার করেছে এদের একজনকে দশ বছর করে জেল দেওয়া উচিত তবে জানি না সেটা হবে কি না হয়তো বা তারা তিন মাস ছ মাস পরে বের হয়ে যাবে বা হয়তো এক মাস পরেও যাবেন নিয়ে বের করে ফেলবে বড় বড় ক্ষমতাশীল লোকদের কারণে তবে এই সমস্ত যারা অন্যায় অপরাধ করে খুন খারাপির সাথে যারা জড়িত তাদেরকে মিনিমাম দশ বছর জেল দেওয়া উচিত এবং যদি মার্ডার করে তাহলে যাবজ্জীবন নয় ডাইরেক্টলি দণ্ড দেওয়া উচিত কারণ একজন মুসলিমকে হত্যা করা মানে পুরো মুসলিম জাতিকে হত্যা করাই সমান প্রিয় দর্শক আপনারা যারা এত এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন অবশেষে সেই অপেক্ষার ফল পেয়ে গিয়েছেন অবশ্যই আসামিদেরকে গ্রেপ্তার করে ফেলেছেন এখন চলবে বিচারের কার্যকলাপ সো সবাই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন